না দুইটা প্রাইস দিয়ে বিক্রি করা যাবে না একটা জিনিসের দুইটা দাম হইতে পারে একটা জিনিসের দাম একটাই আমি একটু তো এলজি শোরুমে আপনার পণ্যের মোড়ক এমআরপি উল্লেখ না করার প্রমাণ পাওয়া যায় একটু ম্যানেজার সাহেবকে একটু ডাকেন তো আমাদের সকালেও সকালে ম্যাক্সিমাম টাইমে চেঞ্জ হয় তো অফার চেঞ্জ হলে তো আপনি চেঞ্জ করে লাগাবেন আপনি চেঞ্জ করে না আমার যে আঠারো মাসের কিস্তির প্রাইস এটা কোথায় লেখা এটা এখানে কোথায় লেখা আছে এটা তো প্রাইস থেকে নাই না এটা কেন থাকবে না আর একটা জিনিসের দুইটা প্রাইস হবে কেন আমাকে এটার আপনার কোম্পানি থেকে আমাকে এটার ব্যাখ্যা দেন একটা জিনিসের আমার বিষয় হলো আপনি যদি কিস্তিতে বিক্রি করেন একটা একটা জিনিসের কি দাম আপনি চাইলেই বাড়াইয়া দিতে পারেন আপনি যেটা করতে পারেন আপনি কিস্তির প্রাইসটাই এখানে লেখেন কোনো অসুবিধা নেই কিস্তিতে আপনার আঠারো মাসে যদি কিস্তিতে নেয় মনে করেন যে এটার দাম চৌত্রিশ হাজার টাকা আসতেছে আপনি লিখলেন এটা ছত্রিশ হাজার টাকা আপনি এখানে লিখে দেবেন যে নগদ ক্রয়ে ক্যাশব্যাক আছে হ্যাঁ আপনি এখানে লিখে দেবেন যে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট ক্যাশব্যাক তাহলে লেখা তো গেল এটা হ্যাঁ এবার হলো এই প্রাইসের উপর ফিফটিন পার্সেন্ট সে ডাউন পেমেন্ট দিল ডাউন পেমেন্ট দিয়ে পার কিস্তি সে একশো আশি দিনের মধ্যে সে পরিশোধ করলো এরকম হওয়া উচিত না বিষয়টা হ্যাঁ, এখন আপনি কোনোভাবে এটার ব্যাখ্যা আমাকে দিতে পারবেন না আমার এখানে এমআরপি দেওয়া আছে চৌত্রিশ হাজার চারশো দশ আপনি বলছেন পনেরো পার্সেন্ট দিচ্ছে আমাদের কোম্পানির সিস্টেম হচ্ছে আমরা সিক্স মান্থে এর থেকে বেশি নেই না সিক্স মান্থ যদি ওভার করে সে আঠারো মাস পর্যন্ত আমার সুযোগ আছে সেক্ষেত্রে একটু বাড়তি প্রফিট আসে সেই টাকাটার উপরে ফিফটিন পার্সেন্ট বলে বাবা আপনি যখন এমআরপি বলে দিবেন আমার কথা বোঝার চেষ্টা মানে করেন এটা হলো সর্বোচ্চ খুচরা বিক্রি মূল্য এটা আমি আজকে পরিশোধ করি কেনাকাটা বিভিন্নভাবে হইতে পারে এটা হলো পুরাপুরি নগদে আংশিক বাকিতে আংশিক নগদে আবার হলো পুরা বাকিতে হ্যাঁ এখন আপনার এটা আমি নগদে কিনি বাকিতে কিনি আংশিক বাকিতে কিনি আমার কিন্তু এই প্রাইস চৌত্রিশ হাজার চারশো দশ এটা আমার কোম্পানিকে বুঝতে হবে ক্লিয়ার এখন আপনি যদি মনে করেন কিস্তিতে বিক্রি করলে আপনার লস হবে আপনি এখানে দুই হাজার টাকা ভ্যালু অ্যাড করতে পারেন আমার কথা বোঝার চেষ্টা করি কিন্তু এইভাবে না এতে বিভ্রান্তি তৈরি হয় এতে মানুষজন প্রতারিত এই যে আমি এখন এই যে মোবাইল বের করলাম যে চৌত্রিশ হাজার চারশো দশ ইন্টু কত fifteen percent down payment down payment হলে পাঁচ হাজার একশো একষট্টি মানে সরল সেন্সে হ্যাঁ। কিন্তু আপনি দিয়ে রাখছেন ছয় হাজার দুশো আমরা দেখছি এটার উপরে যদি টোয়েন্টি পার্সেন্ট ধরে তাহলে ক্যালকুলেশনটা হ্যাঁ এখন এখন বলতে হবে এখানে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে হ্যাঁ, না দুইটা প্রাইস দিয়ে বিক্রি করা যাবে না একটা জিনিসের দুইটা দাম হইতে পারে একটা জিনিসের দাম একটাই আমি একটু একটু শেষ করি মনে করেন আপনি যদি এখন একটা শার্ট কিনতে যাবেন হ্যাঁ এখন কিনলো সেই দাম বাকিতে কিনলো একই দাম আপনি যেইভাবেই কিনেন না কেন আপনার দাম কিন্তু এক একটা জিনিসের দুইটা দাম দিতে পারেন আমার বক্তব্য হলো আপনি এরকম ডাবল দাম করতে পারেন আপনি চৌত্রিশ হাজারেরই আপনি আটত্রিশ হাজার করে দেন করে এবার হলো ক্যাশে কিনলে ভাই তুমি চৌত্রিশ হাজার টাকা আর চার হাজার টাকা ছাড় পাবো ক্যাশে না কিনলে চার হাজার টাকা ছাড় পাবো আমার কথা বোঝা গেল এবার কিন্তু এটা করতে পারেন না এই যে দাম লেখেন না এগুলো করতে পারেন না এটা করতে পারেন না সকালে স্যার এসে গেছে এই যে কোনো প্রাইস কি কিছুই করে নাই ধরবো অভিযানে তো ফোন ধরি না ধরবো না এই যে ম্যাডাম আপনার একটু ছবি আপনি এদিকে এই যে একটা প্রাইস আপনি আটষট্টি দুইশো ঠিক আছে না এখন এটা ডাউন পেমেন্ট হবে এটা এটার কিস্তি কত হবে এটা আপনি এইভাবে এটা করা যাবে না না এগুলো আপনারা আপনাদের কোম্পানি দীর্ঘদিন ধরে এইভাবে দেখে উপরে আসেন তো উপরে তো আছে এটার প্রাইস কত এটা তো ভালো প্রোডাক্ট সবই নেন না কেন ম্যাডাম এটা কি আপনারা এটা কি আপনাদের কি ইয়ে না আমাদের ওই যে নিউ প্রাইস হইছে তো নতুন এইজন্য আমরা দিয়েছি স্যার একটু বলি না আমি বলি এক শোরুমে কতজন লোক শোরুমে কতজন লোক শোরুমে কতজন লোক টোটাল শোরুমে 100 ফ্রিজ আছে 200 ফ্রিজ আছে আমাকে বলেন আমাদের আবার প্রাইসটাও কিছু শেষ হয়ে গেছে স্যার আজকে আবার ইডিসি রিকুইজিশন দিছি যেটা বললাম যে আপনি হায়ার আমি বুদ্ধি তো আমি দিয়ে দিলাম ঠিক আছে যেটা আপনি বিক্রি দাম লিখে রাখেন এবার বলেন যে নগদ নিবা তার জন্য দুই হাজার টাকা যে কিস্তিতে নিবা তাকে রেগুলার প্রাইস দিতে হবে একটা জিনিসের দুইটা দাম হইতে পারে আপনি আমার সাথে সোনির শোরুমে আসেন আচ্ছা, আপনাদের এখানে আসে দেখে না আসে যখন দেখে যখন তখন তো দামটা দেওয়া উচিত ছিল চেক এটা তো আপনাদের দেওয়া উচিত ছিল আমাকে কি সুতোয় ফোন দিচ্ছিল এতক্ষণ ও আচ্ছা আচ্ছা এই এই আপনারা একজন প্রাইস লিস্ট নিয়ে আসুন কোম্পানি থেকে একটা অফার আসছে এত একটা প্রতিষ্ঠান আমাদের কাছে মশলা বানা তো আর সুনার <laughs> দেয় এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাননগর মহাপরিচালক স্যার এবং বরিশালের জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী আজকে বরিশালের ইলেকট্রনিক শোরুমগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে আমাদের সাথে বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিনিধি বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দুরও আছেন তো আমরা যেটা দেখলাম এখানে স্যামসাং ইলেকট্রা শোরুমে স্যামসাং কোম্পানি কর্তৃক নির্ধারিত যে প্রাইস ডিলার তার থেকে বেশি দাম ফ্রিজে উল্লেখ করে আবার এটার উপর ডিসকাউন্ট দিয়ে কোম্পানি নির্ধারিত দাম থেকেও বেশি দামে ফ্রিজ বিক্রি করার প্রমাণ পাওয়া যায় পাশাপাশি আপনার সিঙ্গারের শোরুম এবং হলো এলজি শোরুমে আপনার পণ্যের মোড়ক এমআরপি উল্লেখ না করার প্রমাণ পাওয়া যায় এই তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আর আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ধন্যবাদ